আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক হ্যাঁ, ঈদ মুবারক সবাই ঈদ মুবারক হ্যাঁ, হ্যাঁ, ঈদ সবাই ঈদ মুবারক আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার মুখে হাসির চমক উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক যে সবাই খুশিতে আজ সবাই খুশিতে আজ নতুন পোশাকে নতুন সাজ আজ নতুন সাজ নতুন আতর গন্ধে বিভোর সুরমাতে সেজেছে চোখ বাতাসে রং লেগেছে ঈদ মুবারক বাতাসে রং লেগেছে ঈদ মুবারক কথা শুধু তোকে বলি আমরা তোকেই বলি লড়াই ভুলে চল কোলাকুলি করি কোলাকুলি চাক ভেঙে ভুল আল্লাহ রসুল আজকে সবার ভালো বলো বলো সবাই বলো ঈদ মুবারক বলো বলো সবাই বলো ঈদ মুবারক এসেছে চাঁদ আকাশে ঈদ মুবারক আকাশে রং লেগেছে ঈদ মুবারক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক হ্যাঁ বলো বলো সবাই বলো ঈদ মুবারক হ্যাঁ, ঈদ মুবারক সবাই ঈদ মুবারক হ্যাঁ, ঈদ মুবারক সবাই ঈদ মুবারক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক আকাশে রং লেগেছে ঈদ মুবারক উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক হ্যাঁ বলো বলো সবাই বলো ঈদ